হ্যালো বন্ধুরা আজ আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে ভিডিও বিষয়বস্তু টাইটেল থেকে বুঝতে পারছেন বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতা বা বিধবা ভাতা দুয়ারে সরকারের যে নতুন ক্যাম্প হয়েছিল তার আপডেট দিয়েছে দুয়ারে সরকারের ক্যাম্পে কার কার নাম এসছে আজকে নতুন লিস্টে দেখা যাক দু হাজার একুশ বাইশের লিস্টে কার কার নাম এসছে কার কার নাম আসেনি তো চলুন দেখে নেওয়া যাক তার আগে একটাই রিকোয়েস্ট আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন বাংলা চ্যানেলটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিও কার কার নাম এসছে কার কার নাম আসেনি তো চলুন আমি ক্রোম ব্রাউজারে গিয়ে ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি এখানে গিয়ে সার্চ বারে গিয়ে সার্চ করবো N S A P N S A P লিখে সার্চ করলে একটা নতুন ইন্টারফেস ওপেন হবে তো ইন্টারফেস ওপেন হয়ে গেছে চলো এটা ক্লোজ করে নিই ক্লোজ করে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি তো তার আগে একটু ডেস্কটপস সাইটে যাব ডেস্কটপ সাইটে গিয়ে এটাকে সাইটটা অন করে নিই একটু হ্যাঁ ওপেন হয়ে গেছে একদম ওপরে সবুজের ওপরে গিয়ে রিপোর্ট অপশানে গিয়ে রিপোর্ট এখানে ক্লিক করবেন ক্লিক করে নতুন একটা ইন্টারভিউ চালু হবে এখানে ঠিক ওপরের দিকটা তিন নাম্বারে এসে সাইট ডিসেবলকে ক্লিক করবেন করলে এখানে আপনার প্রথমে আপনার সিলেক্ট করতে হবে আপনার স্টেট আপনি কোনটা বাস করেন তো আমি ওয়েস্ট বেঙ্গলে ছিল তো ওয়েস্ট বেঙ্গলটাকে আমি সিলেক্ট করে দেবো একদম নিচের দিকে আসলে ওয়েস্ট বেঙ্গল পেয়ে যাবে তো এখানে আপনি কি দেখতে চান বিধবা ভাতা বৃদ্ধ ভাতা না প্রতিবন্ধী ভাতা তো প্রথমে যেটা আছে সেটা বিধবা বৃদ্ধ ভাতা তারপরে প্রতিবন্ধী ভাতা তারপরে বিধবা ভাতা তো আমি দেখতে চাই বিধবা ভাতাটা তো আমি এটা ক্লিক করে দেখিয়ে দিচ্ছি স্যার জাস্ট তো ওটাকে ক্লিক করলাম ক্লিক করার আমি এখানে ক্যাপচারটা পূরণ করে নিই তো ক্যাপচার পূরণ করা হয়ে গেছে তো সাবমিট করলাম সাবমিট করে নতুন একটা ইন্টারভিউ চালু হয়েছে এখানে আপনি কোন জেলাতে পাস করেন সেটা সিলেক্ট করতে হবে তো আমি উত্তর চব্বিশ পরগনার ছেলে তো আমি উত্তর চব্বিশ পরগনা সিলেক্ট করবো আপনারা দেখতে পাচ্ছেন তো প্রথমে চলে এসে চব্বিশ পরগনা নর্থ তো আমি এটা সিলেক্ট করব তো আপনারা যে যে জেলার ছেলে সেই জেলাটা সিলেক্ট করবেন সবগুলো জেলা এখানে আছে আপনি আমি দেখে দেওয়ার চেষ্টা করলাম তো চলুন আমি উত্তর চব্বিশ পরগনা সিলেক্ট করলাম সিলেক্ট করে আপনার নতুন একটা ইন্টারফেস চালু ওপেন হয়েছে তো এখানে এসে আপনি কোন বিটা অফিসে আওতায় পড়েন তো আমার জেলার মধ্যে যে কতগুলো বিটা অফিস আছে সব বিটা অফিসের নাম এখানে এসে তো আমি হাবড়া টুতে বাস করি হাবড়া টুটা সিলেক্ট করলাম করে আপনারা দেখবেন আপনি কোন পঞ্চায়েতের মধ্যে পড়েন তো আমার হাবড়া টুতে আটটা পঞ্চায়েত আছে তো তার মধ্যে আমি তিন নম্বর যেটা আছে ভুরকুণ্ডা পঞ্চায়েতে বাস করি তো আমি এটাই সিলেক্ট করব আমি দেখে দেওয়ার চেষ্টা করছি একটু যে এখানে সবগুলো পঞ্চায়েতের নাম এসছে কিনা হ্যাঁ, দেখতে পাচ্ছেন তো এখানে সবগুলো পঞ্চায়েতের নামই এসছে তো আমি ভুরকুণ্ডা পঞ্চায়েতটা সিলেক্ট করলাম সিলেক্ট করলে নতুন ইন্টারভিউ চলে এলো দেখবেন আপনার আমার পঞ্চায়েতের মধ্যে কতগুলো লোক বিধবা ভাতা পায় সবার নাম এখানে চলে এসছে আপনি একে করে সব দেখতে পাবেন তা আমি একটু দেখানোর চেষ্টা করব একটু জুম করে নিয়ে দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন সবগুলো নাম এরকম টানলে পরস্পরে আসবে তো আপনি যার নামটা খোঁজার চেষ্টা করছেন তাকে অবশ্যই এইভাবে খুঁজে পাবেন এছাড়া আরও কিছু ডিটেলস দিতে আছে এখানে ফাদার্স নেম বা <coughs> আরও কিছু চলুন আমি এটা দেখে দিই একটু উপরে দেখে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে সিলেকশন আদার্স নেম এখানে অ্যাপ্লাই নেম আছে ফাদার্স নেম বা হাজব্যান্ড নেমটা আছে তো কত বছর বয়স এসটা আছে এখানে আছে মোবাইল নাম্বারটা এবং আইএফসি কোডটা আপনি তো অবশ্যই চিনতে পারবেন যে এটা আপনি কাকে খুঁজতে চাচ্ছেন অবশ্যই পেয়ে যাবেন এবং কাকে কীভাবে টাকা দেওয়া হয় ক্যাশ বা ব্যাঙ্ক আপনি উপরেটা দেখতে পাচ্ছেন একটা ক্যাশ আছে তারপর একটা ব্যাঙ্ক আছে এইভাবে সবগুলো সিলেক্ট করা আছে এছাড়া আপনি যদি এভাবে না পান তাহলে আপনি সার্চ করে দেখতে পারেন আপনি কার নামটা খুঁজতে চাচ্ছেন এখানে সিলেক্ট সার্চ বারে গিয়ে আপনি সার্চ করবেন তো আমি যে কোনো একটা নাম সিলেক্ট করছি ধরে নেন আমি আকলিমা সিলেক্ট করবো কে এল তো আমি একে এল দেওয়ার সঙ্গে সঙ্গে অপরে চলে এসছে আকলিমা বিবি দেখতে পাচ্ছেন তো এভাবে আপনারা সিলেক্ট করতে পারেন আপনি অবশ্যই আপনার যার জন্য খুঁজছেন তার নামটা পেয়ে যাবেন বন্ধুরা আজকে ছিল এটাই বিষয়বস্তু তো যদি ভালো লাগে ভিডিওটা আমাকে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনারা অবশ্যই পেয়ে যাবেন তো আপনাদের সহযোগিতা এবং ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ